তোমারে হারাইয়া তে খাড়া হইয়া গেছিলাম প্রবল খরার তহন বুকে লইয়া ঘুইরা বেড়াইতাম রাত বেড়াইতে হুদাই কান্দ নাইতো ঘুমাইতে পারতাম না বুকের ভেতরটা খালি খালি লাগতো কোনো কিছুই ভালো লাগতো না সকালের রোদের তাপে আমার নিঃশ্বাস পুইরা যাইতো চোখ বাইয়া মাই তো আগুন জলে ঢল কাউরে কইতে পারতাম না মায়ার নেশায় বুকের ভেতর উথাল পাথাল ঢেউ উঠত হাসলেও চোখ ফিকা বিষাদ গড়াইত আমি অস্তিত্বের মায়া ভুলা যাইতাম দুঃখ ফেরি কইরা মুখ থুবড়াইয়া পইরা থাকতাম হুদাই তোমার কথা মনে হইত হৃদয়টা মইরা গেলেও দেহডারে বইয়া বেড়াইতাম সার্কার করা দুপুরে কবিতার খাতা খুললা বইতাম বুকের ভিতরে গাঢ় ক্ষত লুকাইয়া সাইপাস লেখা সময় পার করতাম তারপর একদিন তোমারে হারাইয়া নিজেরে খুঁজতে গেছিলাম দেখলাম তোমারে সারাই বেঁচে আছি নিঃশেষ পুরা ছাই হয়ে গেলেও দিন ফুরাইতেছে বুঝলাম মায়ের বিষ গলায় আটকে থাকলে মন মরে দেহ মরে না তোমারে ছাড়াও বাইসা থাকুন যাইব